সম্মানিত ভিওয়ার্স এবং সম্মানিত সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আমি Sabuj Mahmud Sabuj electronics engineering works and technical training centre থেকে আপনাদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার কাছে একটি দেখতে পাচ্ছেন একটি গার্ডেন এলইডি টিভি এসেছে তো এই টিভিটি একটি মেকানিক্স দেখেছে তো মেকানিক্স কী বলেছে যেটা হবে না অন্য অন্য চিন্তা ভাবনা করে তো কাস্টমারটি আমার কাছে নিয়ে এসেছে যে ভাই আমার এটি ঠিক করে দেন বা ঠিক হবে কি না তো আমি বললাম তারা যে অবশ্যই ঠিক হবে আমরা এটা ঠিক করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার আরও ভিডিও আসতে চলেছে সেই সমস্ত যদি ভিডিও আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় আর যারা এখনও যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর দেরি করবো না এখনই শুরু করি এটার টিউটোরিয়াল তো আমি প্রথমে এটা এসি যে প্লাগ এটা লাগিয়ে নিলাম এবং আপনারা দেখতে পারতেছে এখানে রেড যেই এলইডি ইন্ডিকেটার সেটি জ্বলে উঠেছে এবং আমরা এই পাওয়ার বাটনে এখন প্রেস করব দেখি একটা স্টার্ট হয় তো সম্ভবত এটি স্টার্ট হয়ে গেছে কিন্তু ছবি অথবা কোনো সাউন্ডের কোনো সারা শব্দ নেই বন্ধুরা বন্ধুরা এটা হলো গার্ডেন বাইশ ইঞ্চি এলইডি টিভি e আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রকার নাই তো সম্ভবত আমরা আগে খুলে এটা দেখি আসলে কি প্রবলেম আমি একটু স্কিপ করে নেব যাতে করে খোলা পর্যন্ত একটু অপেক্ষা করো বন্ধুরা আমি উঠিয়ে নিতেছি নিচ্ছি তুলে নেব তারপর এটার কভারগুলি খুলে নেব কারণ ভিডিও যেহেতু বড় হয়ে যায় তার কারণে আমি স্কিপ করে করেই কাজগুলি করে নিতেছি বন্ধুরা আমি সমস্ত স্কুলগুলি এবং দিকগুলি খুলে নিলাম প্রথমে এটার ব্যাকপারটাও খুলে নেব তারপরে একটি স্কুল হয়ে গেছে এটাও আমি খুলে নিলাম দেখতে পাচ্ছেন পুরো নিলাম এবং নিচটাকে খুলে আলাদা করে নেব স্কিপ করে নিই তো বন্ধুরা আমি পুরো ডিটেলস ব্যাক কভারটি খুলে নিলাম এখন আবার পুনরায় এসি লাগিয়ে নেব লাগানোর পর দেখতে পারলাম মুরগিটাটি জ্বলে উঠেছে আপনাদের এলইডি টিভিটি হচ্ছে বন্ধুরা সিক্স কপ পুরাতন মডেলের দেখাচ্ছি হচ্ছে বন্ধুরা এখন আমরা খুঁজে বের করব এটার রোগটি কি তো ততক্ষণ আমাদের সাথেই অবশ্য থাকবেন এবং পুরো ভিডিওটি অবশ্য দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাল যে সেটি জ্বলে উঠলো এবং পাওয়ার বাটন প্রেস করে দিলাম কিন্তু সেটি ওপেন হয়ে গেল পরিমাণ ভোল্টেজের প্রয়োজন এই ভোল্টেজ খুবই কম বন্ধুরা আমি আবারও অন করে অফ করে দেখলাম আবারও অন করব তারপরে দেখবো এটার ভিতরে কি ভোল্টেজ বাড়ে তো বন্ধুরা এখানে যে ভোল্টেজের যে প্রবলেম এটা ভোল্টেজ ঠিকই আছে সাধারণত আমরা যে সমস্যাগুলো দেখে থাকি ব্যাকলাইটের যে প্রবলেম এটাও ঠিক তাই ঘটেছে এটাও ব্যাকলাইটের প্রবলেম হয়েছে তো তাছাড়া আমরা আরও টেস্ট করে নেব বন্ধুরা আমার কাছে যেহেতু আমরা ব্যাকলাইটটি চেক করব তার জন্য আমি এলইডি টেস্টার ব্যবহার করতেছি এবং টেস্টারের দ্বারা আমি বুঝবো এটার ব্যাকলাইট কি প্রবলেম হয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাকলাইটে কোনো প্রকার শো করতেছে না বন্ধুরা এটা ব্যাকলাইটেই প্রবলেম হয়ে গেছে তো আমরা ব্যাকলাইটটি রিমুভ করব আগের সমস্ত কিছু খুলে নেই স্কিপ করে নেই বন্ধুরা এটা যে মেকানিক খুলে দেখেছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সিক্স কপ প্যানেলের এলইডি টিভি এটা কাঠের যে নাম্বার প্রোগ্রামতে কাঠের নাম্বারটি আমি দেখতে পারছি না তো ঠিক আছে বন্ধুরা আমি এখন এটার ডিসপ্লে খুলে নেবো বোতল এবং এটার যে লাইট সেগুলি তুলে নিয়েছি এখন খুলে নেব যেহেতু অনেক ইউজ করেছে টিভিটি যার কারণে ব্যাকপাটি করতে অনেক কষ্ট আমি টি স্কিপ করে নেব তো বন্ধুরা এটা খোলার সময় অবশ্যই একটু শেয়ারি করতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারলেন ডিসপ্লেটে আমি খুলে নিয়েছি পুরো ডিটেলসটাই খুলে নেব স্কিপ করে নেই তো বন্ধুরা টিভিটি আমরা অন্যান্য টিভির ক্ষেত্রে আলাদা দেখি এখানে ডিসপ্লে বসানোর জন্য আলাদা <clears throat> একটি প্লাস্টিক কভারিং থাকে কিন্তু এটার জন্য সম্পূর্ণ যে প্লাস্টিক কভারিংটি আছে কপার সেটির ভিত্তি রবারটি লাগানো বলতে গেলে অনেকটাই সেন্সিটিভ তো আমি থেকে সব তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এর ভিতরে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ এলইডি স্টেক e লাগানো আমরা এখন এটা খুঁজে বের করব এটার কোন এলইডি স্টিকটি e খারাপ হয়েছে আমি কাপ সাথে হবে বন্ধুরা আমি দুটি লেগ ছিল সেটিও খুলে নিয়েছি সমস্ত জিনিসটি এখন ব্রেকগুলি মেখে নেব সরি এলইডি স্টিকগুলি মেখে নেব কোন স্টিকটা খারাপ কোন স্টিকটা ভালো দেখতে ভালো acara. Bunda, eh, ini listrik parah. District হচ্ছে পনেরো গোল চোদ্দো গোল ষোলো গোল এটার মধ্যে দিলেই এই ভোল্টেজের এলইডি স্টিকগুলি ব্যবহার করা যায় তো আমরা এটার পরিবর্তীতে দেখি অন্য কোনো এলইডি স্টিক ব্যবহার করা যায় কিনা না এরকমই সেম আছে একটু বন্ধুরা আমরা এই এলইডি স্টিকটি এই বাতিটি খারাপ পেয়েছি এই বাতিটি চেঞ্জ করে এই বাতিটি চেঞ্জ করে দিলেই আমাদের কাজটি হয়ে যাবে আমরা অন্য জায়গা থেকে একটি বাতি এনে এখানে সেট করব বন্ধুরা আমি বাতিটি খুলে অন্য একটি বাতি লাগিয়ে নিয়েছি অবশ্য এখন আমি পেশ করে দেখতেছি যে বাতি লাগালাম Ahora va a বেগুন লাগিয়ে দেব বন্ধুরা আমি পুনরায় এটি লাগিয়ে নিতেছি আবার আগে নাকি লাগিয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা আমি পুরো লাগিয়ে নিলাম ছাড়া লাগিয়ে নেব সম্পূর্ণ ফোকাউসগুলি এসে আছে সম্পূর্ণ বন্ধুরা এখন আমি ডিসপ্লেটি লাগাবো लगभ দেখছেন সেটি সম্পূর্ণ ওকে হয়ে গেল এই ছিল আজকে টিউটোরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম